Hi friends welcome back to my channel চলে এসছে আর একটা ব্লগ নিয়ে সকাল কটা বাজে যাই হোক এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে হয়তো আমি এখন খাচ্ছি ব্রেকফাস্ট করছি ও এসছে হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমি সঙ্গীতা আর আমার মা মিলে যাচ্ছি মাহেশে জগন্নাথের মন্দির আশা করি সবাই চেনো ওই মন্দিরে যাচ্ছি আমরা তো অনেকবার ঘুরে এসছিও তো ওকে বলেছি আমি সকাল সাড়ে দশটার সময় মা আমাকে ঘুমোচ্ছিলাম ওঠায় উঠিয়ে বলে যে চল রেডি হ বারোটার মধ্যে আমাদের গাড়ি আসবে মাহেশ বেরোবো তো আমি ভাবলাম ও কোনোদিনও দেখেনি তো আমি বললাম চল কি রে ও এইটা হ্যাঁ এটা আমি দেখেছি এটা এটা এটা বেটার হবে তো ও ডিপি লাগাচ্ছে বললাম যে এই বেস্ট ডিপি এটাই লাগা তো মা বললো যে রেডি হওয়ার আমি বললাম দাঁড়াও মা আমি সঙ্গীতাকে ফোন করে বাড়ি ডাকি ও কোনো জন্য দেখেনি তোকে ফোন করলাম ও ঝট করে চলে এলো বসে রয়েছে আজকে ও সালোয়ার আমিও সালোয়ার খেয়ে নিয়ে বেরিয়ে দেন দেখাচ্ছি ওকে সো গাড়ি পেয়ে গেছি বসে আছে সামনে আমার মাও বসে আছে আর হ্যাঁ না না ঠিক আছে বলছে মোটা মোটা লাগছে একদমই না তো এখন যাচ্ছি আমরা মাহেশে আমি তো ঘুরে নিয়েছি আশা করি তোমরাও এর আগে আমার ব্লগে দেখেছো হ্যাঁ, না তোমরা হয়তো দেখো নি না এর আগে আমি আপলোড করিনি ব্লগটা ওই জন্য তো কই বাত নেই আজকে আবার যাচ্ছি আমি ও আমি তো দেখেছি ওকে তো প্রথম দেখাচ্ছি আর তোমাদেরকেও দেখার সুযোগ করাচ্ছি ওকে একটু ওয়েট করো এসছি মা সঙ্গে শরীর তুই কোথায় আছি মহেশ মন্দিরে আমার অন্যার কি অবস্থা আমার অন্যার অবস্থা খারাপ এবারে তোমাদেরকে মন্দিরটা বা দেখাচ্ছে এই দেখো এই দেখো এই হচ্ছে মহেশ মন্দির বাবা সঙ্গীতা আগে যা হ্যাঁ এইগুলো আগে কিছুই ছিল না বুঝতে পারছি সঙ্গীতা এই দেখো এই হচ্ছে মহেশ সঙ্গীতা কেমন লাগছে বল দারুণ দারুণ ভালো না প্লিজ এখানে যারা আসলে প্লিজ এসো এখানে দারুণ ইয়েস এখানে যারা আগে আসুনি প্লিজ মাস্ট ভিজিট এখানে আমি ফার্স্ট টাইম এসেছি দারুণ লাগছে যারা আগে আসুনি প্লিজ এখানে মাহেশে এসো অনেকটা চেঞ্জেস করে দিয়েছে জাস্ট তোমরা দেখো মন্দিরটা ফ্রেন্ডস দেখো পেছনটাও দেখাচ্ছি এরকম মানে আজকে অনেক বছর পর মন্দিরে ভিজিট করলাম মানে সত্যি বলতে খুবই ভালো লাগছে মন্দিরের দরজা এখন বন্ধ ওই দেখো মন্দির ওটা ওই দরজা এখনও বন্ধ রয়েছে আমাদের কোনো চেনাশোনা রয়েছে সে আসলেই আমরা আবার মন্দিরের জগন্নাথকে দেখাতে পারবো এইগুলো আগে কিছুই ছিল না ফ্রেন্ড কিচ্ছু ছিল এইগুলো আগে কিচ্ছু কিচ্ছু কিচ্ছু ছিল না টোটালি নতুন করে দিয়েছে মানে আমি নিজে এসে অবাক এই দেখো এই সিঁড়ি এইগুলো কিচ্ছু ছিল না মাই গো এই দেখো এই হচ্ছে মন্দির মাহেশের সঙ্গীতা কিছু বল আমার খুব ভালো লাগছে আমি জাস্ট তাকিয়ে রয়েছি কি বলবো এতক্ষণ ধরে আমি আর ও রিলস দিচ্ছিলাম সেই রিলসটা আমরা মানে পোস্ট আমি আমার ব্লগে আচ্ছা একটা কথা ওটাই হ্যাঁ এটা বলা উচিত কেন বলবি না সবার তাহলে শোনার দরকার ইনসিডেন্ট সবার ভালো জানা কেউ করে এরকম সাহায্য বুঝতে পারিনি এটা আমাদের মনের সঙ্গীত আয় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আয় আয় এটা আমাদের মনের ভুল না সত্যি হয়েছে ঠিক জানি না তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো এই হচ্ছে মিষ্টি আমরা এখনো পুজো দিইনি ঠিক আছে আমি আর সঙ্গীতা কি করছিলাম এখানে এসে কোথায় গেলি রে আমরা এসে এখানে রিলস বানাচ্ছিলাম এখানে তখন থেকে রয়েছি তো রিলস বানাচ্ছে রিলস বানাচ্ছে আমার মা আর মন্দিরের যে প্রধান পণ্ডিত পূজারক তারা কোথায় গেছে জানো পুজো ফুজো দেওয়ার জন্য হয়তো অ্যারেঞ্জ করতে গেছে তো হঠাৎ করে না এই কোনটা থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি সঙ্গীতা আয় এই যে এই যে এইখান থেকে হ্যাঁ ওইখান থেকেই হঠাৎ করে একটা মানে বয়স্ক বুড়ি মানুষ আসে আমরা দুজন ঠিক এখানে দাঁড়িয়ে তো সঙ্গীতা বলছে এই দেখ দেখ দেখ আমি ভেবেছি যে হয়তো মন্দিরেরই কোনো কেউ হবে কিন্তু না তিনি ছিল একজন ভিক্ষু ওকে তো খারাপ লাগছিলো আহারে সে বলছিল একটু ভোগ ভোগ খাওয়াবে তখন ওদেরকে মানে মন্দিরের যারা লোক জিজ্ঞেস করলাম যে এ হে ভোগ তো শেষ আমার এত খারাপ লাগছে আহারে হাতে পয়সাও ছিল না বল যে একটু কিছু কি দক্ষিণা দেবো কিছু দেবো আহারে তখন আমি সেখানে যেখানে অনেকজন রয়েছে যারা সার্ভ করছে খাবার গামলা দিয়ে যাচ্ছে হঠাৎ করে এখানে ঢুকে এসে তো যাই হোক যাই হোক মানে আমাদের কাছে মানে বললাম যে মিষ্টি তো পুজো দেওয়া হয়নি তখন পুজো না দিয়ে দেবো তো বললাম দূর অত আমি তো অত মানলে হয় না পুজো দেওয়া হয়নি একজন একজন এসছে তাকে খাওয়াবো না তখন বললাম দিদা তুমি দাঁড়াও আমার কাছে মিষ্টি আছে মিষ্টি দিচ্ছি তো আমি বাস্কো থেকে দুটো মিষ্টি বার করে আমি হাতে দিয়ে বললাম যে দিদা তুমি খাও কত আশীর্বাদ করলো জঙ্কিটা তাই না আরে আমার এত ভালো লেগেছে এটা বলার এটাই কারণ যদি কাউকে দেখেন যেরকম কেউ চাইছে ভিক্ষু বা ভিকারি মানে বলবেন না যে না দরকার নেই আর সব থেকে স্ট্রেঞ্জ ব্যাপার সঙ্গীতা মোবাইলটা ধর হ্যাঁ। আর দেখাচ্ছি তোমাদের সঙ্গীতা মিষ্টি প্যাকেটটা তুলে হ্যাঁ, হ্যাঁ, আপনাদেরকে বলছি আর সব থেকে অদ্ভুত ব্যাপার বয়স্ক মানুষটা এখানে বসেছিল এ দেখাচ্ছি এটাই সঙ্গীতা আয় দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন উনি ঠিক আমরা এই চেয়ারে মিষ্টি বাস্কটা রাখি উনি ঠিক এইখানে দাঁড়িয়েছিলেন ঠিক এখানে দাঁড়িয়েছিলেন আমি বৃষ্টি দিলাম আমি দিদাকে বললাম দিদা তুমি এইখানটায় সিঁড়িতে বসো এই সিঁড়িগুলোতে এই দেখুন এই সিঁড়িগুলোতে বসো হ্যাঁ ওই সিঁড়িতে বসে তুমি মিষ্টিটা খাও তো আমাদেরকে আশীর্বাদ দিল যে মন ভরে গেছে যে আরে একজন মানুষকে কিছু তো দিতে পারলাম তারপর আমরা সঙ্গীতে চল চল চল রিলস বানাবো তো আমরা দুজন আবার রিলস বানাচ্ছিলাম রিলস বানাতে বানাতে মানে আপনারা বিশ্বাস করবেন না জানে না সঙ্গীতাটা এটা কি করে সম্ভব হয় মানে উনি দেখতেই পেলাম না সেকেন্ড টাইম আমি বললাম দিদা আমি কি ইউজ করছিল গেলাম ওইখানে দেখলাম নেই নেই খাচ্ছেও না উনি নেই তারপর ওখানে আরও অনেক লোক ছিল বললাম যে কাকু এখানে একটা বয়স্ক মানুষ ছিল সে কথা বললাম জানি না কেউ ওখানে নেই কী বললো কে যেটা চলে গেছে না করেছে মানে হয়তো জানতো না মানে এইরকম আমরা বয়স্ক মানুষটাকে যাওয়া সম্ভব একটা মানুষ খাচ্ছে খেয়ে দিয়ে হাত ধুয়ে যাবে একটু বসে উইদিন সেকেন্ড যাওয়া সম্ভব নয় মানে যাই হোক যাই হোক যেই হোক না কেন মানুষ হোক বা ভগবান সে যেই হোক আমারা তো খুশি সঙ্গীতা যে দিতে তো পেরেছি দিতে পেরে আশীর্বাদ তো নিতে পেরেছি ব্যাস তাও মন্দিরে এসে এর থেকে বড় জিনিস আর কিছু নেই এরকম আর সামনে কালী ঠাকুর এরকম বলো না তোমাদেরকে মন্দিরের সারাউন্ডিংটা একবার ঘুরে দেখাচ্ছি দেখো এই দেখুন আপনাদেরকে মন্দিরটা পুরো ছঙ্গি দেখান থেকে নয় এইটা হচ্ছে মেন মন্দিরের পেছনের দিকে গেট এই দেখুন সঙ্গীত অপরা এই দেখুন এইগুলো কি আমি অ্যাকচুয়ালি নিজেও জানি না এইগুলো বোধ হয় কেউ মানে ঠাকুর মশাই ঠাকুর মশাই থাকে মেবি দেখুন দেখ দেখুন মন্দিরটা কতটাই সুন্দর সঙ্গীতা আয় সঙ্গীত এখান থেকে আয় হ্যাঁ দেখুন রাত্রিবেলায় লাইটগুলো জ্বলে হ্যাঁ, হ্যাঁ ওটাই তো বলছে রাত্রিবেলা তো জ্বলে এগুলো হ্যাঁ। এইগুলো অনেক হ্যাঁ এইগুলো আরো অনেক কিছু আছে তৈরি করার সঙ্গীতা মন্দির এখানটা ওঠ সঙ্গীত এবার আমাকে ধর এবার হাত ব্যথা হয়ে গেছে এবার আমি আসছি এবার হাতটা খুব ব্যথা হয়ে গেছে দেখাচ্ছি এখনো খোলা হয়নি এইটা হচ্ছে মন্দিরটা আমাদের একজন ঠাকুরমশাই রয়েছে সে আসুক এরকম তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার তুই চপ করে দিস একটু কেটে আমরা আপনাদেরকে খুব শিগগির দেখাচ্ছি একটু আপনারা ওয়েট করুন আর সঙ্গীতা খুব শিগগির দেখাবো আর মানে জগন্নাথকে দেখলে আপনারা বলবেন আমরা পুরী কেন যাই আমাদের ঘরের সামনে হচ্ছে স্বয়ং পুরী মন্দির এই দেখুন এইগুলো এইগুলো সব নতুন করে মায়া হয়েছে এখানে ভোগ ভোগ যখন রাখা হয় যখন লক্ষ্য আসে তখন ওখানে ভোগ বসে খাওয়ানো হয় লোকজনদের দেখুন হ্যাঁ, এটা সবকিছু মন্দির ওয়াল টোয়াল সবাই নমস্কার হ্যাঁ, করছে আপনাদের মন মানে আত্মা পর্যন্ত শুদ্ধ হয়ে যাবে শান্তি পাবেন আপনারা এখানে এসে আর আদারওয়াইজ আপনাকে পুরী যেতে হবে অত দূরে এখানে স্বয়ং জগন্নাথ বলরাম সমুদ্র এখানেই বসে আছে কিছুক্ষণ ওয়েট করুন বন্ধুরা তোমাদেরকে আমি কিছুক্ষণ পর দেখাবো যে মন্দিরের ভেতরটা জাস্ট ওয়েট আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই নমস্কার করছে বলগুলোতে পুরোটা এটা ঠাকুরের ভেতরে পুরো জুড়ে আছে এখানে বন্ধুরা এখানে প্রত্যেকটা ওয়ালে ওয়ালে মাটিতে মেঝেতে দেওয়ালে জগন্নাথ কিন্তু বসবাস করছে কেননা দেওয়ালটার ওপারেই কিন্তু জগন্নাথ আমাদের জগন্নাথ প্রিয় জগন্নাথ ঠাকুর কিন্তু আছে এছাড়া ওখানে হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর ভোগ রান্না হয় ছিল গরম লাগবে পাড়া এক ভোগ রান্না হয় আর তারপর ভোগ সমস্ত মন্দিরে যারা যারা থাকে সবার সাথে সবার কাছে ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউট করা হয় এরকম সবাই ওখানে প্রণাম করছে কারণ এই ওয়ালটার ওপারেই হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর মন্দির আমার প্রচণ্ড ভালো লাগবে এখানে এসে তোমরা প্লিজ এখানে এসো তোমাদেরও খুব ভালো লাগবে সে আখির চোখা আখি তুমি দেলে কোথায় মো নিশ্বাস সুতা ডরি তম হাতে খাও টানি নিও তম পাখু যেবে ইচ্ছা মহাবাহু মহাবাহু আহে মহাবাহু মো আসিব যায় রথ অথবা কেথা তো বন্ধুরা মন্দির খুলে গেছে এই দেখো কপাল ভালো ছিল প্রত্যেকবার ভালো থাকে যে প্রত্যেকবার জগন্নাথে আমরা দর্শন পাই আজকেও পেলাম তোমরাও আরেকবার দেখে নাও ব্লগে খুব ভালো দর্শন হয়েছে ও তাই না বল সঙ্গীতা তো এইবারে আয় বাবু আয় মা আসো আর এইবারে মা জুতো ওইখানে ও এইবারে এইবারে ফোর ফোন ব্যাগে ব্যাগে তোর ব্যাগে না না তাহলে আমাদের মায়ের কাছে আছে আজকের ব্লগটা আপাতত বন্ধ করছি পরের ব্লগটা হতে পারে মৌসুমী আইল্যান্ডে সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো আসলে এক্স্যাক্টলি বন্ধুরা এই মন্দিরটা অবশ্যই আসবে প্রচণ্ড জাগ্রত পুজো দিয়ে দাও সবার ভালো হবে স্টে ব্লেসড এক্স্যাক্টলি ভাই তো ব্লগটা শেষ করিনি চলে এসছি দক্ষিণেশ্বরে হ্যাঁ আর এখানে কিসের জন্য এসেছি কচুরি আর ধোসা খেতে না খিদে পেয়েছে খাবারের কোনো জায়গা পাচ্ছিলাম না শুধু মিষ্টি মিষ্টি খেয়ে মুখ নষ্ট করব না এই রাখো দক্ষিণেশ্বর ওদিকে দিয়ে দিই তো দেখেই দক্ষিণেশ্বরে এসছি কি খেতে পুজো তো আমরা কচুরি ধোসা মানে যাবতীয় সব কিছু তো আমরা ধোসাই খাবো তো ধোসা না কচুরি কোনটা যেটা ইচ্ছে ধোসা ও খাবে সেটাই আমি আমি তো ধোসা কেননা ধোসা লাইট আছে খেয়ে অম্বল হবে না গ্যাসের খুব কিচ্ছু প্রবলেম হবে না ওটাই হ্যাঁ <laughs> আমাদের আমার গ্যাস অম্বলের প্রবলেম আছে যা খাই আমাদের হজম হয় হ্যাঁ, খেয়াল করিনি ব্লক করতে করতে চলে যাই হোক ওখানে পৌঁছে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি দক্ষিণেশ্বর বন্ধুরা ওই দেখো মন্দির সঙ্গীত এক সেকেন্ড সর এক সেকেন্ড সর ফটো নিচ্ছিলাম এই দেখো টোটালি চেঞ্জ করে দিয়েছে এই দেখো কচুরির দোকান ছিল ওইখানে হেঁটে গেছে কচুরির দোকান এখন আমি কচুরির দোকান খুঁজছি কচুরি কোথায় গেল কচুরি খেতে কোথায় যেতে হচ্ছে এটাই তো বলছি এটাই তো কতদিন পর এলাম কি জানে বাবা কত কিছু চেঞ্জ হয়ে গেছে রে বাবা তাই না কিচ্ছু করিনি <laughs> ফুল নিয়ে গেছে খুঁজতে কোথায় একটু কুপন আছে এখন হ্যাঁ এখন আবার কুপন দিতে হয় এই এখানে হচ্ছে তোমাদেরকে সামনের দিক থেকে দেখাচ্ছি দাদা এই দেখো এখানে সঙ্গীতে দেখতো জায়গাটা এই দেখো ওখানে লস্তি ফস্তি যেমন যা ছিল সবই পেয়ে যাবে দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর কচুরি ভাজছে বাও মানে এদের কচুরি ভাজার স্টাইলই আলাদা তাই না বল মানে কচুরিটা যা সুন্দর গন্ধ ছাড়ছে আমি পারছি না কন্ট্রোল করতে এখান থেকে কচুরি খাবো দেন আবার কি আবার ধোসা খাবো ধোসা খেয়ে তারপর ওকে বাড়ি ছাড়বো দেন এই ব্লগটা আপলোড করতে করতে তোমার কালকে এরকম বেবিটাকে কিউট না <laughs> চলে এসছে কচুরি আমাদের এই দেখো এটা মা খাচ্ছে এবারে শুরু করব আমরা এই ছিঁড়ে তুই নিজে মুখে ঢোকা আমাকে গরম গরম কচুরি সিরিয়াসলি আলাদাই খেয়ে দেখ মানে দুর্দান্ত হুম খুবই ভালো প্রচন্ড গরম রে খুবই ভালো আমরা খাবার ব্লগ দেখাই না আমরা খেয়ে নিই দেন ধোসা যখন আসবে সেটা দেখাবো এই দেখো আমাদের শুরু হচ্ছে ধোসা বাহ এটা মশলা ধোসা হ্যাঁ দুটো ধোসা হচ্ছে এখানে এই দেখো ধোসা ব্যাটার এর ওপর দিচ্ছে এখন মশলা আলু জাস্ট লাভলি डोसा डन এই চলে এসছে ধোসা এই দেখো আমাদের খাওয়ার আগে আমাদের ভিডিও হবে সবার আগে হ্যাঁ, হবে হ্যাঁ, হ্যাঁ খাবারে আমরা ধোসা খাবো সঙ্গীতা শুরু কর এবারে খেতে খেতে মুদিখানা দেখাবো আমাদের এই ধোসা তো ফাইনালি হয়ে গেছে খাওয়া দাওয়া ধোসা কচুরি সব কিছু কী বলবো গাড়ি এখানে এই আমাদের গাড়ি চলে এসছে গাড়িতে উঠবো তাই সঙ্গীতা দাঁড়া লাস্ট এদিকে আয় লাস্ট আপা এখানেই আপাতত শেষ সেকেন্ড ব্লগ নেব সেই মৌসুমী আইল্যান্ডে টিল দেন ওয়েট করার ব্লগটা প্লিজ সবাই পুরো দেখবে ওকে বাই